পাগল সে যেন কোথায় তব চাইতে বুঝাইতে মন আমার চাই রঙের ঘুরা থাকে আমার মনটা পাকে আজও পারলাম না আমার মনকে চিনিতে পাগল মন কেন কথা বলে পাগল কিসের মন মনে মনে এক মনা হইলে মিলবে না